সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভিতে স্বাগত যে যেখান থেকে দেখছেন এই টিভি সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আসছি আমি মোহাম্মদ ইমরান হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মিঠাপুকুর উপজেলার কাফরিখাল ইউনিয়নের যাদবপুর ব্লকে যেখানে আমার কর্ম এলাকা এই এলাকাটির নাম হচ্ছে মকরমপুর গ্রাম যেখানে স্থানীয় এক চাষি আমাদের শহীদুল ইসলাম ভাই তার তেত্রিশ শতক জমিতে কি কি একসঙ্গে সাথী ফসল হিসাবে কাকরুল আদা পেঁপে চাষ করছেন উনি রসুন চাষ শুরু করেছিলেন রসুনের ভিতর কাঁকরুল লাগিয়েছিলেন কাঁকরুল চাষ মাসায় ওঠার পরে উনি আবার আদা চাষ করেছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে নতুন নতুন যে প্রযুক্তিগুলো ছড়িয়ে পড়ছে সেই প্রযুক্তিগুলোই মৃত্তিকা দর্শকদের জন্য দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি থেকে আপনি আপনার জমির পর্যাপ্ত ব্যবহার আপনি দেখতে পারবেন একটা কাকরুলের জমি হোক আর যে কোনো জমি হোক একটা জমিকে কিভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের ফসল একসঙ্গে নিয়ে আসা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা এই জানলে অবাক হবেন এই তেত্রিশ শতক জমিতে উনি আইল দিয়ে একশো পাঁচটির মতো পেঁপের গাছ লাগিয়েছেন সেখান থেকে পেঁপে আসছে নিচে আদা থেকে আদা আসবে কাঁকড়ুল লোনই পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত উনি এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো কাঁকড়ুল লোনে বিক্রি করেছেন এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমাদের চাষি জনাব শহীদুল ইসলাম ভাইয়ের সঙ্গে তো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং এই ভিডিওটি দেখবেন আপনাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা নতুন নতুন প্রযুক্তিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আধুনিক এই প্রযুক্তির ছোঁয়াগুলো প্রতিটি কৃষকের ঘরে ঘরে পৌঁছে যাক সেই চেষ্টাটি করব তো চলুন আমরা কথা বলি আজকের চাষি শহীদুল ইসলাম ভাইয়ের সঙ্গে দর্শক শ্রোতা আপনাদেরকে বলছিলাম যে আজকে সেই চাষি স্পেশাল চাষি আমাদের শহীদুল ইসলাম ভাই ওনার বাড়ি মকরমপুর কাফরিখাল ইউনিয়নের মকরমপুর গ্রামে আমরা তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম শহীদুল ভাই কেমন আছেন কেমন আছেন আপনি হ্যাঁ, আল্লাহ ভালো আমরা এখানে দেখতে পাচ্ছি এই জমিটা কত শতক তেত্রিশ শতক তেত্রিশ শতক জমি তেত্রিশ শতক জমিতে আপনি সুন্দর পেঁপে গাছ লাগিয়েছেন হ্যাঁ। কাঁকরুল লাগিয়েছেন সাথে আদা লাগে আদা লাগিয়েছেন এর সঙ্গে আবার আজকে জুলাই মাসের সাত তারিখ যেটা আগাম আগাম যাতে সিম লাগাচ্ছেন আমাকে একটু বলবেন আপনি কাকরুল কোন মাসে লাগিয়েছেন কাকরোল আমি তো বাংলা মাসে মাসের কথা বলি কাকরোল আমি যেটা পুষ মাস লাগাইছি পুষ মাস এই রসুন লাগাইছি রসুনের ফাঁকে ফাঁকে কাকরোলের পেয়ার পেয়ার বলে মানে আগে রসুন লাগিয়েছিলেন তারপর রসুনের মাঝে গজানোর পর আমি কাঁকরোল লাগাইছি কাঁকরোল লাগাইছে পেয়ার গাড়ছি জি তারপর রসুন ধীরে ধীরে বড় হয়েছে কাঁকরোলও মানে ফাল্গুন মাসে চৈত্রী মাসে সে ধীরে ধীরে কাঁকরোল বড় হয়ে গেছে কাঁকরোলেরটা তো আমি কাঁকরোলের আগাম বিক্রি করছি একশো টাকা আচ্ছা, থেকে আপনি কাঁকরোল বিক্রি শুরু করেছেন কোন মাসে কাঁকরোল বিক্রি করছি বৈশাখ মাসের ষোলো তারিখে আমি বিক্রি করি বিক্রি তখন কাঁকরুলের দাম কত করে কেজি ছিল একশো বিশ টাকা করে মানে পাইকারি আমার কাছে পাইকারি পাইকারি আচ্ছা আপনি কাঁকরুল বিক্রি করছেন আমরা সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব আপনি এই কাঁকরুলের সাথে আমরা দেখতে পাচ্ছি সুন্দর আদা লাগিয়েছেন জি আদাটা আপনি কোন মাসে লাগিয়েছেন আচ্ছা, আদাটা আমি লাগাইছি চৈত্রি মাসের শেষ তারিখে চৈত্রি মাসের শেষ তারিখ যেহেতু এখন বৈশাখ মাসের শুরুতে বর্ষাকাল পানি না পড়া পর্যন্ত আদা বের হয় না গজানো জার্মিশন দেয় না জার্মিনেশন হয় না হ্যাঁ। আচ্ছা কতখানি আদা লাগিয়েছেন আদা তো আমি দুই মন লাগাইছি মানে আশি কেজি আশি কেজি তেত্রিশ শতকে আশি কেজি আপনি দুই লাইন করে দুই লাইন দিয়েছি এই আদাটাকে নিজেরা খাওয়া যাবে অথবা না বাজারজাত করবো এতগুলো আদা কি খাওয়া যায় পাশাপাশি আপনি পেঁপে লাগিয়েছেন হ্যাঁ পেঁপের গাছ কতগুলো পেঁপে আমি বলছি যে ওই রসুন লাগাইছি যখন রসুনের জমির আমি একশো পাঁচটা গাছ আনে লাগাইছি লাগাইছেন আশা করি আমরা পেঁপে বিক্রি শুরু হয়েছে হ্যাঁ, আমি যে তথ্য মতো বলছেন এ পর্যন্ত তিরিশ কেজির মতো হ্যাঁ, হ্যাঁ বিক্রি করছি এবং আরো কতগুলো পেঁপে আপনি আশা আমি তো মনে করছি যে এবারে গাছ প্রতি বিশ কেজি থেকে পঁচিশ কেজি আসবে এই প্রযুক্তিগুলো আপনি কোথায় পাইলেন কার কাছ থেকে আমি আজ থেকে পাঁচ বছর আগ থেকে পেঁপে আবাদ করি পেঁপে আবাদ লাভজনক আবাদ হ্যাঁ কিন্তু এর একটা জ্বালা আছে সেটা আঠাটা লাগা গা চুলকায় এই জন্য সবাই করতে চায় না চায় না হ্যাঁ, আচ্ছা শহীদুল ভাই এত সুন্দর কাকরুল আদা এগুলোতে আপনি কি সার ইউজ করেন আমি সার ইউজ করে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট জৈব সার জৈব সার জৈব সার হ্যাঁ, আমি ব্যবহার করি রাসায়নিক সার একটু কম ইউজ করি কোথায় পাই জৈব সার আমি ভার্মি কম্পোস্ট আমি বাসায় লাগাই নাই কিন্তু এখন ইয়া করতেছি যে ভার্মি কম্পোস্টের কি একটা মূল্যবান জিনিস হ্যাঁ তো এখন আমি আবার রিং আনার ব্যবস্থা হ্যাঁ। আচ্ছা, আপনি এই পদ্ধতিটা এত সুন্দর একটা পদ্ধতি আপনি কোথায় পাইলেন আমি সাত আট মাস আগে আমাকে আইপিএম স্কুল নামে একটা মাঠে বসে ক্লাস ক্লাস ছিল ক্লাস ছিল হ্যাঁ তো ওই আইপিএম স্কুলে আমি আর কি একটু ভার্মি কম্পোস্ট ইয়া ব্যবহারটা শুনছি শুনছিলেন তারপর থেকে হ্যাঁ। মানে তো দর্শক শ্রোতা আমরা আমরা এই শহীদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে এতক্ষণ ধরে এই প্রযুক্তিটা শুনছিলাম আসলে মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই ভিডিওটি দেওয়ার যে আপনি একসাথে পর্যায়ক্রমে কিভাবে রসুন চাষ থেকে শুরু করে উনি রসুন চাষ শুরু করেছিলেন রসুনের পরে উনি রসুনের ভিতরে উনি কাকরুলটা লাগিয়েছিলেন কাকরুল যখন ওনার মাথায় উঠে গেছে তখন উনি আবার আদা চাষ আদা লাগিয়েছেন আদা লাগার পাশাপাশি সেই সময় উনি চার আল দিয়ে ওনার যে জমির আলটি ছিল তেত্রিশ শতকের যে আলটি সেই আল চারপাশে উনি পেঁপে গাছ লাগিয়েছেন আমরা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে এইভাবেই তথ্য প্রযুক্তিগুলো যাতে উপকার হয় আপনাদের উপকার হয় আপনারা দেখতে পারেন বা শিখতে পারেন এইটাই ছিল আমাদের আজকের মূল ভিতরে আরও নতুন নতুন প্রযুক্তিগুলো আপনারা আপনাদেরকে দেখাবো সেই প্রযুক্তিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও নতুন কোনো এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ